স্মার্ট আইসিটি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তারা ভিডিও টাইটেল ও থামলাইন দেখে এতক্ষণে বুঝে গেছেন আমরা আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি আমাদের আজকের এই টপিকস হচ্ছটির নাম হচ্ছে how to verify birth registration certificate from online অর্থাৎ অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায় বর্তমান সময়ে যাদের বয়স আঠারো বছরের কম বা যারা এখনও ভোটার তালিকায় নাম নিবন্ধন করাননি তারা সাধারণত নিজেকে আইডেন্টিফাই করার জন্য জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে থাকেন তাদের বিভিন্ন সময় জন্ম নিবন্ধন সনদ যাচাই করা বা ভেরিফাই করার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায় তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওটিতে কোনো ত্রুটি চোখে পড়লে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ত্রুটি মুক্ত নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার প্রিয় বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে সতেরো ডিজিট এর অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায় আমরা প্রথমে আমাদের ডিভাইসের সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজার ওপেন করে একটা ট্যাপে আমরা লিখব E V R I F Y dot BDR I S dot gov dot BD সার্চে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে লেখা আছে জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ের জন্য সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম সনদ প্রবেশ করা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে লেখা আছে enter seven digit birth registration number and date of birth of a person who verify the birth record জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান বার্থ রেজিস্ট্রেশন নম্বর নিচে যে ডায়লগ বক্সে আছে আমরা এখানে সতেরো ডিজিটের একটি অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রবেশ করাবো ডেট অফ বার্থ নিচের ডায়লগ বক্সে আমরা জন্ম তারিখ লিখব জন্ম তারিখ লেখার এখানে কিছু ফর্মেট আছে প্রথমে লিখতে হবে বছর তারপরে মাস তারপরে দিন আমরা বছর লিখব প্রথমে তারপর পেন মাস এবং দিন সিলেক্ট করে দেব এখানে একটি গাণিতিক সংখ্যার বিয়োগ ফল লিখতে হবে আমরা লিখব ছিয়াশি থেকে এগারো বিয়োগ করলে পঁচাত্তর নিচে সার্চ লেখাকে ক্লিক করব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে আমরা যে জন্ম নিবন্ধন সনদ এর নম্বরটি প্রবেশ করিয়েছি অনলাইন ডেটাবেস থেকে তার তথ্য প্রদর্শন করা হয়েছে আপনারা চাইলে এটি স্ক্রিনশট করে রাখতে পারবেন অথবা কন্ট্রোল পিচ চাপ দিয়ে প্রিন্ট করে নিতে পেন আপনাদের সুবিধার্থে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাইয়ের ওয়েবসাইট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম আজ এ পর্যন্ত শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ